আব্দুল ওয়াহিদ রিমন আপনি লিখেছেন মা বাবা মারা যাওয়ার পর তাদের ছবি সংরক্ষণ করলে এবং মনে হলেই সেটা দেখলে কি মৃত মা বাবার কোনো গুণা হবে যদি ব্যাপারটি এরকম হয় যে ছবি আগে থেকে করা ছিল এবং এটা হয়তো কোনো ডকুমেন্ট হিসাবে করা আছে সেটা আপনি বারবার দেখলেন অসুবিধা নেই আর যদি এটা ভার্চুয়াল হয় তাহলে সেটা আপনি দেখতে পারেন আদারওয়াইজ আপনার সেটা আপনার জন্য জায়জ হবে না বিশেষ করে টাঙিয়ে রাখেন ঝুলিয়ে রাখেন সেটা প্রদর্শন করে রাখেন এটা তার কোনো প্রয়োজনীয় নয় অতএব এটা আপনার জন্য কিন্তু জায়েজ হবে না এরপরে এমনি মুশফিকুর রহমান অপু আপনি লিখেছেন আমি অনেকেরই হক নষ্ট করেছি বিশেষ করে ট্রেনে অনেক সময় ভাড়া না দিয়ে যাতায়াত করেছি এখন কি করতে পারি এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি ট্রেনে যদি ভাড়া না দিয়ে যাতায়াত করে থাকেন তাহলে ট্রেনের টিকিট কেটে স্ট্যান্ডিং টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিবেন তাতে টাকাটা প্রবেশ করে যাবে আপনার ট্রেন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে এবং আপনি দায়মুক্ত হয়ে গেলেন আর ব্যক্তি বিশেষের হক নষ্ট করলে তারটা তার কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না থাকলে তার পক্ষ থেকে দান দক্ষিণা করে দিবেন এতে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন